Okay. okay I think recording started. Okay. Awesome. Okay, I, I will talk in বাংলা নাও সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত অনলাইন ওয়ার্কশপ যেটা হচ্ছে ফুললি রেকর্ডেড এটা আমরা পরবর্তীতে ওয়ার্ডপ্রেস টিভিতে পাবলিশ হবে সো যারা আজকে মিস করবে তারা পরবর্তীতে এটা টিভিতে দেখতে পারবে এবং যেহেতু এটা ওয়ার্কশপ এবং এখানে আমরা হাতে কলমে করার চেষ্টা করব এবং পরবর্তীতে যেন সবাই একটু পজ করে দেখে দেখে এটা করতে পারে আজকে পার্টিসিপেন্টস কম হলেও কোনো প্রবলেম নাই আশা করি এটা পরবর্তীতে কাজে দিবে এটা ভালো কন্টেন্ট হিসাবে আচ্ছা আমরা হয়তো শুরুতে একটু ইন্ট্রো নিব সবার হ্যাঁ সে কে কিভাবে ওয়ার্ডপ্রেসের সাথে পরিচিত হলো হুম how they get started with WordPress. এখন এই আমি এই পার্টটা আবিদকে দিচ্ছি আবিদ সবার সাথে একটু কথা বলে জাস্ট তাদের একটু অপিনিয়ন নেওয়ার জন্য কিভাবে তারা ওয়ার্ডপ্রেসের সাথে আসলো এবং নাম ঠিকানা কোথায় কি করেন এগুলো একটু শেয়ার করবে তারপর আমরা মূলত আমাদের কথাবার্তায় যাবো Abhit, okay. okay, so uh, first I would like to uh, uh, thank about uh, uh, Courtney to uh, to be here. So, uh, so Courtney, can you please uh, share a bit uh, your uh, WordPress uh, how how you come when you come and your origin history in little bit? I found WordPress because I was a public school teacher and needed a blog for my classroom. And I also found open source, open source in general for needing a grading system for my students. So that was 2000, five, <laughs> maybe oh, early days of WordPress. And uh, by 2009, I started attending WordCamps. And in 2014, mm-hmm. I joined the training team at a contributor day um, and have been going to contributor days and helping beginning learners and people growing through their career and learning WordPress at all these stages. I am one of the team reps um, for this time zone. I, I recognize that some people may not speak English. Sorry if that's you. Um, I don't speak Bengali at this time, but our, our teammate also Pooja Darashri is one of our team reps and she's located in India. So Pooja has done an amazing job at connecting with Robin and Abid about getting more of these online workshops available in more languages and helping people get started. So I'll be waiting in the wings, but once things get started and kick over uh, outside of English, I'll probably drop off. But it's great to see everyone. Thanks, thanks for joining. Th- Thank you, thank you for thanks for joining. So yeah, uh, so আমরা এরপর শুরু করি ফারহান ফারহান ভাইয়াকে দিয়ে। Um, I'm Yeah. I'm sorry. I um my my name sounds like bengali because i'm from pakistan okay, but okay. i don't speak bengali either um mm. i'm based in sweden okay. um so so yeah i i will probably drop out as well because i couldn't really understand anything okay, so no. apologies for that mm. no, no okay yeah sure, thank you thanks for joining so uh, uh stephen anders so can yeah, you share something as well? Yeah, you can add something as well. You, your uh, WordPress origin history or something like that. Stephen. Okay, so I think Stephen is mute. Okay, uh, uh, then we can go uh, go to Faisal here. জি আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি ভালো আছেন জয়েন করে ভালো লাগতেছে তো <clears throat> আশা করি অনেক কিছু জানবো তো আমি মূলত লাস্ট আপনার ডাব্লিউপি ডেভেলপারে যে বোর্ড যে মিট আপটা হয়েছিল ওখানে জয়েন করেছিলাম তো আচ্ছা। ওখানে থ্রুতে মানে এখন লাস্ট মিটিং এই মিটিংটা হোস্ট হওয়ার কারণে আর ওয়ার্ডপ্রেসের সাথে আমি কাজ করতেছি দুই সাল থেকে আমি মূলত আপওয়ার্কে কাজ করতাম এতদিন তো এখন বাইরের একটা রিমোট জবে রিসেন্টলি জয়েন করছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হিসাবে আর সাথে কিছু প্লাগ ইন ডেভেলপমেন্টের ট্রাই করতেছি এবং অলরেডি তিনটা প্লাগ ইন ওয়ার্ডপ্রেসের অর্গে আমার আছে আর কি তো চেষ্টা করে যাচ্ছি আর কি ওয়ার্ডপ্রেস নিয়ে আরো ডে বাই ডে আরো কিছু জানার awesome থ্যাংক ইউ হ্যাঁ ওকে তো eh, এই কয়জনই আছে আমরা আপাতত তো তাহলে রবিন ভাই শুরু করতে পারেন আচ্ছা।, আচ্ছা আর আমি হচ্ছে আমি বলিনি আমি হচ্ছে আবিদ হাসান আমি কোহোস্ট হিসেবে আছি এই আমাদের এই লার্নের এই এপিসোড গুলায় যে বাংলা কোর কন্ট্রিবিউশনের এপিসোড গুলায় তো আমাদের তিনটা আমরা হচ্ছে তিনটা প্ল্যান করছি আর আমরা তিনটা প্ল্যানে যেমন কোর কন্ট্রিবিউশনের আজকের পার্টে আমরা শিখবো কিভাবে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি ওয়ার্ডপ্রেসে তারপর স্ল্যাকে আমরা কিভাবে কানেক্ট হতে পারি স্ল্যাকের বিভিন্ন চ্যানেল সম্পর্কে জানবো তারপর হচ্ছে আমরা আমরা একদম হাতে খড়িটা একদম শুরু থেকে কিভাবে হয় আসলে সবকিছু সেগুলো আমরা জানবো সব আমাদের সবগুলো আসলে রবিন ভাই আমাদের দেখাবে তো আসলে আরেকটা আমি একটা জিনিস বলি আসলে মেইন পারপাসটা হচ্ছে এই মিট আপটার সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যখন আমরা কেউ কন্ট্রিবিউট করতে যাই দেখা যাচ্ছে আসলে অনেক কিছু চলে আসে তো সবাই আসলে বুঝতে পারে না যে আমি কই থেকে শুরু করব তো যেটা হচ্ছে এইটাই হচ্ছে একটা প্রপার গাইডলাইন থাকবে ওয়ার্ডপ্রেস টিভি তো এটা থাকবে যে কোনো আসলে বাঙালিরা দেখে এখান থেকে জানতে পারবে যে আসলে কোথা থেকে শুরু করলে আমি কিভাবে আগাতে পারবো একদম হাতে খই থেকে শুরু করা একদম প্রথম থেকে শুরু করা হেড স্টার যাকে বলে তো এটাই রবিন ভাই আমাদের দেখাবে পুরা তিনটা আমাদের পর্বে তো রবিন ভাই তাহলে শুরু করি আমরা থ্যাংক ইউ আবিদ আমাদের মেইন টার্গেট হচ্ছে এটা হচ্ছে রেকর্ডেড হবে এবং এটা ডব্লিউপিটিভি তে থাকবে তো সেই ক্ষেত্রে আমরা এটা পরবর্তীতে যেন ইউজ করতে পারি ভালোভাবে সেই টার্গেট নিয়ে আমাদের এই কাজ আর এটা মূলত হচ্ছে খুব বিগিনার লেভেলের জন্যই কিভাবে তারা শুরু করতে পারে হ্যাঁ এখানে হাতে কলমে তেমন প্রোগ্রামিং শেখানো হবে না কিন্তু আমরা একটু গেট স্টার্টেড করবো হ্যাঁ যেন আমরা একটু দিক নির্দেশনা দিতে পারি কিভাবে আমরা কি কাজ করতে পারি কিভাবে কন্ট্রিবিউশনটা শুরু করতে পারি হ্যাঁ আমি যদি বলি আমারও কন্ট্রিবিউশন শুরু করতে অনেক টাইম লাগছে এটা হ্যাঁ তো একবার যখন আমি ধরে ফেলছি বা কিভাবে শুরু করতে বুঝে গেছি তারপরে মোটামুটি ভালোই ইন্সপায়ার ইন্সপায়ারেশন পাইছি এবং কন্টিনিউ করতে পারছি হ্যাঁ, কাজটা সো এটা স্টার্ট করাটা খুব মেন জিনিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবং কারো যদি ভিডিওতে বা আমার ব্যাকগ্রাউন্ডে সমস্যা হয় সেজন্য সরি <laughs> ল্যাপটপটা এইভাবে আছে হ্যাঁ আচ্ছা আর আবিদ মূলত আমাকে সব ধরনের হেল্প করবে কোয়েস্ট হিসাবে মেনলি ওয়েটিং রুম থেকে সবাইকে নিয়ে আসা এবং মেসেজ কিছু লিঙ্ক শেয়ার করবে আমরা যেগুলো বলবো এগুলো আবিদ লিঙ্কগুলো শেয়ার করবে হ্যাঁ আবিদ আমার কলিগ সে আমার আগেও আমরা অনেকদিন ধরে একসাথে আছি ওকে থ্যাংক ইউ সো আমি তাহলে একটু শুরু করি আজকে আমাদেরটা আমরা তিনটা পার্ট করব হ্যাঁ আমি এর আগেও যেটা ইন পার্সন মিট আপ ছিল একটা করেছিলাম সেখানে আমরা দুই ঘন্টায় অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি হ্যাঁ তো অনেক কিছু দেখানো দেখানো গেলেও কিন্তু আমি কোশ্চান নিতে পারি না সেখানে যার জন্য এটা ফুলফিল একদম পূর্ণতা পায় নাই হ্যাঁ কোশ্চান নিলে অনেকগুলো সুবিধা হয় কাজ করতে কারণ টিউটোরিয়াল তো অনেকেই আছে কিন্তু একদম ওয়ার্কশপ যেটা হচ্ছে হাতে কলমে শিখা বা কোশ্চান করা সেক্ষেত্রে আরো ভালোভাবে শেখা যায় হ্যাঁ কারো যদি বিগিনার লেভেলের কেউ থাকে সে যদি ইমিডিয়েট কোশ্চান করতে পারে এটা আমাদের সুবিধা হয় হ্যাঁ শিখতে আচ্ছা আমাদের প্রথম পার্ট হচ্ছে কিভাবে আমরা ওয়ার্ক যে কোর কন্ট্রিবিউশনের জন্য যা যা দরকার সেই সেট আপটা আমরা কিভাবে করতে পারি কি কি লাগবে হ্যাঁ সেটা নিয়ে আমি কথা বলবো আমি একটা স্ক্রিনটা শেয়ার করব আমার একটু স্ক্রিনটা শেয়ার করব ওকে আচ্ছা এটা হচ্ছে আমার প্রথম প্রথম কি বলে অনলাইন মিট আপ আমি সো একটু সমস্যা হতে পারে আচ্ছা আমি এটা আমি একটা ছোটখাটো স্লাইডটা বানানোর চেষ্টা করেছি এটা একটু প্লে করি আচ্ছা, আমি প্রথমত হচ্ছে আমার পরিচয়টা একটু দিই আমি হচ্ছে রবিন নাজমুল হাসান রবিন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসাবে আছি ডব্লিউপি ডেভেলপার কোম্পানিতে সেখানে আমি essential addons for Elementor plugin টিমে কাজ করি আমি ওয়ার্ডপ্রেস ডট ওআরজিতে আমার প্রোফাইলটা হচ্ছে রবিন ডব্লিউপি ডেভেলপার এবং আমি টুইটারেও সবাই আমাকে পাবেন আমার ইউজার নেম হচ্ছে এনএচআর আন্ডার স্কোর রব আচ্ছা আমাদের এই ওয়ার্কশপের উদ্দেশ্য যেটা সেটা প্রথমত আমরা দেখব কি যে কিভাবে প্রোফাইলগুলো রেডি করে ওয়ার্ডপ্রেস স্ল্যাকে জয়েন করতে পারি এটা হচ্ছে আমাদের প্রথম কাজ হ্যাঁ এটা হচ্ছে আজকের জন্য এটা খুব বিগিনার লেভেলের এবং এটা যদিও এক ঘন্টার জন্য না কিন্তু আমাকে এটা রিকমেন্ড করা হয়েছে যে মোটামুটি যেন বিগিনাররা যেন খুব ভালোভাবে এটা শিখতে পারে হ্যাঁ সেজন্য আমরা তিনটা প্রোফাইল আজকে ওপেন করব হাতে কলমে দেখাবো তিনটা প্রোফাইল কিভাবে খুলতে হয় এবং এটাই মূলত এক ঘন্টা আজকে আমাদের কাজ সেকেন্ড ডেতে আমরা দেখব কোর ট্র্যাক ওয়ার্ডপ্রেস যেখানে তার সবকিছু টিকেটিং সিস্টেম যেটা ওয়ার্ডপ্রেস ম্যানেজ করে সেটা কিভাবে ম্যানেজ করে কিভাবে কোর ট্র্যাক ইউজ করতে হয় ডিটেলস নিয়ে আমরা কথাবার্তা বলবো থার্ড পার্টে আমরা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের একটা ইস্যু কিভাবে আমরা ফিক্স করব এবং সেটা গিট হবে কিভাবে পিআর ক্রিয়েট করব সেটা নিয়ে আমরা কথা বলবো থার্ড পার্ট এবং আর থার্ড পার্টে আমরা শেষ দিকে দেখাবো একটা good first bug good first bug হচ্ছে যেটা হচ্ছে ইজি মানে একদম বিগিনারদের জন্য যে টাস্ক সেটা হচ্ছে গুড ফার্স্ট বাগ বিগিনাররা আসার পর তারা এই গুড ফার্স্ট বাগ ক্যাটাগরির ইস্যুগুলো নিয়ে কাজ শুরু করে দিতে পারে আমাদের মেনলি প্রথম ডেতে হচ্ছে ওয়ার্ডপ্রেস স্ল্যাক তারপর হচ্ছে কোর্ট্রেক তারপর হচ্ছে গিটা পিয়ার এই তিনটা জিনিস নিয়ে আমরা <clears throat> কথা বলবো প্রথম ডে আজকে পার্ট ওয়ান পার্ট ওয়ানে আমাদের কাজ হচ্ছে প্রোফাইলগুলো রেডি করা হ্যাঁ প্রথম প্রোফাইলটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট জির প্রোফাইল এটা আমরা ক্রিয়েট করব তারপর হচ্ছে গিটহাব প্রোফাইল ক্রিয়েট করব তারপর হচ্ছে আমরা WordPress Slack account WordPress Slack work স্পেসে আমরা জয়েন করব তারপর পরবর্তীতে আমরা স্ল্যাকের বিভিন্ন চ্যানেলগুলো নিয়ে ডিসকাস করবো কোথায় আমরা জয়েন করতে পারি কোথায় কি নিয়ে ডিসকাস হয় কোন টিম কি কাজ করে সেটা নিয়ে আমরা ডিসকাস করব যেন আমরা নিউ কামাররা বা কন্ট্রিবিউটররা যেন আসার পর ডিসাইড করতে পারে কোন চ্যানেলে থাকবে কোন মিটিং এ জয়েন করবে এগুলো নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা আজকে যেহেতু ওয়ার্ডপ্রেস রিকমেন্ড করে সবাইকে একটা অ্যাকাউন্ট ইউজ করা দুইটা অ্যাকাউন্ট ইউজ করা উচিত না কারোরই এখন আমার নিজের তো একটা অ্যাকাউন্ট আছে কিন্তু আমি আজকে ডেমো পারপাজে ওয়ার্কশপের জন্য একটা আলাদা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি দেখাবো হাতে কলমে সো আমার এখন আমি আমার মিটিং এর আগে আমার কোটনির সাথে কথা হয়েছে লার্ন টিমের রেপ কোটনি এখন সে রিকমেন্ড করেছে যে আমরা যেন ফোরাম চ্যানেলে বলে দেই এই অ্যাকাউন্ট হচ্ছে আমাদের demo account so Abid okay আমি বলতেছি ফোরাম চ্যানেলে একটু পোস্ট করে দিও যে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হবে ওকে আমাদের একটা আমাদের একটা ইমেল আছে WP workshop Bangla at the rate Gmail dot com সেটা দিয়ে আমরা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করব এবং এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট আমরা এটা অলরেডি ওয়ার্ডপ্রেস টিমকে জানিয়ে জানিয়ে দিচ্ছি এবং তারা ওইভাবে এটা পরবর্তীতে টেক কেয়ার করবে আচ্ছা এখন আমরা ওয়ার্ডপ্রেস স্ল্যাক নিয়ে কথা বলার আগে আমরা প্রথমত ওয়ার্ডপ্রেস ডট ওআরজি প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে এটা আমরা দেখবো হ্যাঁ প্রথমত হচ্ছে ওয়ার্ডপ্রেসটা কি ওয়ার্ডপ্রেসটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হ্যাঁ ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ব্লক সাইট এখন এটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হয়ে গেছে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা অনেক কিছু করতে পারি মানে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো ওয়েবসাইট আছে বা যতগুলো সব যাই আছে world wide forty two percent website হচ্ছে ওয়ার্ডপ্রেসে বানানো তো এটা হচ্ছে হিউজ নাম্বার মানে হচ্ছে একদম অলমোস্ট ফিফটি ওয়ার্ল্ডের এন্টায়ার ওয়েবের অলমোস্ট ফিফটি পার্সেন্ট সাইটগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসে বানানো ফর্টি টু পার্সেন্ট সো এখন ওয়ার্ডপ্রেস নিয়ে একটু কনফিউশন থাকে সবার শুরুতে এন্ড ওয়ার্ডপ্রেস মেইন সাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট জি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মেইন সাইট আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম সেটা হচ্ছে পেইড হোস্টিং বা ওয়ার্ডপ্রেসের এটা হচ্ছে ফ্রি না হ্যাঁ ওয়ার্ডপ্রেস ডট কমটা কমার্শিয়াল ভার্সন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কমার্শিয়াল ভার্সন যেটা কন্ট্রোল যেটা হচ্ছে অটোমেটিকের আন্ডারে একটা ওয়ার্ডপ্রেস ডট কম অটোমেটিক হচ্ছে ওয়ার্ডপ্রেসের বলা যায় ফাউন্ডিং কোম্পানি এখন ওয়ার্ডপ্রেসের ফাউন্ডার হচ্ছেন ম্যাট এবং ম্যাটের কোম্পানি হচ্ছে অটোমেটিক তো অটোমেটিক ওয়ার্ডপ্রেস ডট কমটা হচ্ছে একটা কমার্শিয়াল সাইট সেখানে মূলত যে পেইড সার্ভিসগুলো হয় কিন্তু ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ড যে হচ্ছে ফ্রি হ্যাঁ ওপেন সোর্স আমি যদি একটু ওয়ার্ডপ্রেস ডট কমের যাচ্ছি না আমাদের মেন কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এখানে হ্যাঁ এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি সো আমরা এই ওয়ার্ডপ্রেস সিএমএসটা ইউজ করার জন্য আমরা ডাউনলোড এখানে গিয়ে ডাউনলোড করে ইউজ করা হয় এখন এটা তো হচ্ছে ইউজাররা ইউজ করবে হ্যাঁ আমরা কন্ট্রিবিউটাররা কিভাবে কন্ট্রিবিউট করব সো ওয়ার্ডপ্রেস ইউজ করার এক্সপিরিয়েন্স যদি কারো থাকে সেটা ভালো হ্যাঁ সে এক্সপিরিয়েন্স না থাকলেও তো আমরা কন্ট্রিবিউশন করতে পারবো না সো রিকমেন্ডেড হচ্ছে ওয়ার্ডপ্রেসটা আমরা শুরুতে ইনস্টল করে ইউজ করা এই ড্যাশবোর্ড সম্পর্কে জানা ধরে নিচ্ছে যারাই আসবে এখানে বিগিনার যারাই হোক না কেন তাদের ওয়ার্ডপ্রেস নিয়ে একটা আইডিয়া আছে হ্যাঁ? এখন আমরা ওয়ার্ডপ্রেসে যদি কন্ট্রিবিউট করতে চাই হ্যাঁ তার জন্য আমার প্রথমত হচ্ছে প্রথমত ওয়ার্ডপ্রেস ডট ওআরজিতে আমার একটা অ্যাকাউন্ট লাগবে হ্যাঁ ওয়ার্ডপ্রেস ডট ওআরজিতে অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমি ওয়ার্ডপ্রেস নিয়ে বিভিন্ন কথাবার্তা বা কাজ করতে পারবো এটা একটু মিনিমাইজ করি আচ্ছা আমরা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবো হ্যাঁ দেখি তো আচ্ছা, আমরা যখন ওয়ার্ড প্রজেক্ট ওয়ার্ড যেতে যাই এটা একটু মিনিমাইজ করি মিনিমাইজটা কোথায় করে ওকে আমরা যখন ওয়ার্ড প্রজেক্ট ওয়ার্ড যে সাইটে আসি আমরা হয়তো সবাই জানি এই বিষয়গুলো কিন্তু তারপরও এটা যেন একেবারে নিউ কামারদের জন্য খুব সুবিধা হয় সেজন্য এটা করা হ্যাঁ ধীরে সুস্থে আমরা ওয়ার্ডপ্রেস জিতে আসার পরে আমরা লগ করতে যাব লগ এর অপশন আছে এটা অথবা আমরা এখানে রেজিস্টার বাটন আছে হ্যাঁ, আমরা একেবারে শুরুতে অ্যাকাউন্ট না থাকলে আমরা রেজিস্টার করে নেব শুরুতে হুম তো রেজিস্টারে ক্লিক করার পরে আমরা এখানে চলে আসলাম WordPress dot G log in পেজে চলে আসলাম যখন থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট তার মানে হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করতে আসছি হ্যাঁ তো আমার একটা কি লাগবে একটা ইউজার নেম লাগবে এবং ইমেল লাগবে আমরা ইমেল একটা ক্রিয়েট করেছি ডেমো পারপাজে সেটা হচ্ছে ডব্লিউপি আমি ইউজার নেমটা দিচ্ছি এটা ডব্লিউপি ওয়ার্কশপ বাংলা সো এটা হচ্ছে ডব্লিউপি ওয়ার্কশপ বাংলা আমি আমার একটা ইউজার নেম আমি যে কোনো ইউজার নেম দিতে পারি যদি এটা অ্যাভেলেবল থাকে তাহলে এটা আমি পাবো এবং এখানে আমরা লোয়ার কেস ইউজ করব নাম্বারও ইউজ করতে পারবো আচ্ছা only lower case letters are allowed আমরা ক্যাপিটাল তাহলে দিতে পারবো না ওকে সেটি রোড পেস will be sent here okay আমার ইমেলে তারা একটা লিঙ্ক পাঠাবে যেটা দিয়ে আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবো পরবর্তীতে এখন আমার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে না দিতে হবে না এটা আমি টিক মার্ক দিলাম সফটওয়্যার ওয়ার্ডপ্রেসের অ্যানাউন্সমেন্ট মেইলিং লিস্ট এগুলো যদি আমি প্রতিনিয়ত দেখতে চাই সেক্ষেত্রে আমি এটা টিক মার্ক দিতে পারি হ্যাঁ? অথবা এটা টিক মার্ক না দিলে হবে কিন্তু এটা আই থিঙ্ক রিকোয়ার্ড ওকে আমি যদি ক্রিয়েট অ্যাকাউন্ট দেই সেভাবে ক্রিয়েট হবে এবং এই পেজটা আমি চাইলে অন্য ল্যাঙ্গুয়েজে দেখতে পারি বাংলাতে দেখতে পারি আমি দেখি ট্রাফিক লাইট রিক্যাপচারটা এটা হচ্ছে রিক্যাপচার ওকে আর যেটা করলো এখানে please check your email WP workshop Bangla at the rate Gmail dot com for confirmation link okay তারা হচ্ছে আমাকে ইমেল একটা লিঙ্ক পাঠাই দিছে ইমেল হ্যাঁ? আমি অলরেডি এখানে লগ করে আছে ইমেল এটা হচ্ছে আমার ইমেলটা ডব্লিউপি ইমেলটা হচ্ছে WP workshop Bangla at the rate Gmail dot com একটু নিচে নিয়ে আসি আমার ইমেলটা আসছে আমি এখন ইমেলে ক্লিক করবো এখানে ইউর নিউ অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে চলে আসছে হুম এটা হচ্ছে আমার ইউজার নেম এটা আমার প্রতিনিয়ত সব জায়গায় ইউজ হবে হ্যাঁ আমি এখানে গিয়ে একটা ইউজার নেমের পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবো এখানে যদি যাই একটা পাসওয়ার্ড দিব আমি আপাতত ডেমো পারপোজের জন্য এটা হচ্ছে উইক পাসওয়ার্ড তাহলে আমি জাস্ট দিয়ে দিলাম উইক পাসওয়ার্ডের জন্য তারা হয়তো বলবে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য হ্যাঁ সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি ওকে হ্যাঁ এটা হচ্ছে আমার পাসওয়ার্ড এটা দিয়ে আমি লগ ইন করবো না মানে এগুলো আমার অপশনাল এগুলো আমি দিতে পারি নাও দিতে পারি হ্যাঁ? আমি ওগুলো দিচ্ছি না আমার অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেল এখানে হ্যাঁ? আমি কি হলো তাহলে একটা ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ড একটা অ্যাকাউন্ট পেয়ে গেলাম এখানে এখানে গিয়ে আমি আমার অ্যাকাউন্টটা দেখতে পারি এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট যদি ভিউ প্রোফাইলে যাই এই হচ্ছে আমার অ্যাকাউন্টে কোনো ইনফরমেশন এখন পর্যন্ত দেওয়া হয় নাই আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ড আমি চেঞ্জ করতে পারবো এটা হচ্ছে ইমেল এবং আমার গিট হাবের সাথে এটা কানেক্ট আমি করতে পারি কানেক্ট হ্যাঁ, করতে হবে পরবর্তীতে যখন আমি পিআর ক্রিয়েট করব গিটাবের সেক্ষেত্রে আমার গিটাব অ্যাকাউন্টটা কানেক্ট এখানে থাকতে হবে হ্যাঁ সেক্ষেত্রে সুবিধা হয় ট্র্যাকিং এর নতুবা ওয়ার্ডপ্রেসের কোথাও আমার কন্ট্রিবিউশনটা রেকর্ড হবে না আমি এটা একটা নাম দিচ্ছি ডাব্লিউপি ওয়ার্কশপ জি আলে বাংলা ড্যাম this is testing account to demonstrate how to get started with goal contribution. Okay আমরা জাস্ট নেম দিলাম অ্যাবাউট মি দিলাম আর তেমন কিছু দিতে হবে না এখানে আমার একটা অরিজিন স্টোরি দিতে পারি কিভাবে আমি ওয়ার্ডপ্রেসের সাথে পরিচিত হয়েছি কিভাবে আমি ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসকে আমি কীভাবে এত আমার ভালো লাগা শুরু হলো এগুলো আমি ডিটেলস এখানে লিখতে পারি ওয়ার্ডপ্রেস হ্যাঁ, এক্সপিরিয়েন্স আমি লিখতে পারি তা আমি এখানে তেমন কিছু দিলাম না জাস্ট নামটা দিলাম আমি এখানে এক্সট্রাও কিছু দিব পরবর্তীতে ওকে এখন আমি কিছু এক্সট্রাতে যদি যাই কোম্পানির জব টাইটেল আমি দিয়ে দিচ্ছি ওয়ার্ডপ্রেস ডেভেলপার পার্সোনাল এটা যদি বিজনেস কাজ হয় পার্সোনাল কাজ হয় আমি দিতে পারি হ্যাঁ কোম্পানির নেম আমি এখানে দিতে পারি আমি এটা একটু সেভ করি মানে এখন আমি যদি এটা রিসেন্টলি ওয়ার্ডপ্রেসের একটা প্রোগ্রাম শুরু হয়েছে সেটা হচ্ছে ফাইভ ফর দ্য ফিউচার প্রত্যেকটা কোম্পানির পাঁচ পার্সেন্ট এমপ্লয়ীদেরকে এনকারেজ করা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কন্ট্রিবিউট করার জন্য হ্যাঁ? সেই ক্ষেত্রে আমরা যদি স্পন্সার্ড হই আমরা যদি এখানে ইয়েস দেই তারপর আমাদের প্রোফাইলে দেখাবে যে আমি একটা কোম্পানি আমাকে স্পন্সর করছে এত ঘন্টা কাজ করার জন্য আমি যদি বলি এক ঘন্টা আমি স্পন্সর্ড একটা টিমের আন্ডারে সেক্ষেত্রে আমার প্রোফাইলে দেখাবে এবং আমি কোন টিমে জন্য কাজ করি এটা আমি এখান থেকে বলে দিতে পারি আমি এটাও দিয়ে রেখে আমার কোম্পানি যদি পরবর্তীতে আমাকে অ্যাড করে ফাইভ ফর দ্য ফিউচার প্রোগ্রামে তখন ফাইভ ফর দ্য ফিউচার প্রোগ্রামটা আমি একটু দেখাই এখানে ওয়ার্ডপ্রেস ডট জি কমিউনিটিতে ফাইট ফর দ্য ফিউচার এখানে ইন্ডিভিজুয়াল অথবা অর্গানাইজেশন যে কেউ তারা প্লেস করতে পারে হ্যাঁ, বলতে পারে ওয়ার্ডপ্রেসকে জানাতে পারে যে তারা ইন্টারেস্টেড পাঁচ পার্সেন্ট এমপ্লয়ীদের কন্ট্রিবিউশন করার জন্য তারা এনকারেজ করছে হ্যাঁ আমি যদি এখানে যাই প্লেজেস এখানে গেলে আমি দেখতে পারি কারা কারা এখানে আমি এখানে সর্ট করতে পারি টোটাল কন্ট্রিবিউটর বা টোটাল আওয়ার কারা কারা কন্ট্রিবিউট অটোমেটিক হচ্ছে মেইন কোম্পানি ওয়ার্ডপ্রেসের তাদের অলমোস্ট প্রচুর তারা সবাই ওয়ার্ডপ্রেস কাজ করছে গোডেডি ডব্লিউপি ডেভেলপার তারপরে ইয়োস্ট এরা হচ্ছে সবাই এটা হচ্ছে ফাইভ ফর দ্য ফিউচার তো এগুলা কোম্পানি যখন এখানে প্লেস করে বা অ্যাপ্লাই করে তখন তারা বিভিন্ন এমপ্লয়ীদের ইউজার নেম বলে দেয় তখন সেটা এখানে প্রোফাইলটা দেখায় ওকে <clears throat> তো এগুলা এটা গেল আমাদের আর কি আছে এখানে গিটহাবের লিঙ্কটা করা বাকি আছে হ্যাঁ? এই গিটহাবের লিংকটা করার জন্য এখন আমার একটা ওয়ার্ডপ্রেসের গিটহাব অ্যাকাউন্ট লাগবে হ্যাঁ? তা সরাই কিভাবে যাই হোক গিটহাবে আমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে আমার ইমেলটা দিয়ে আমি একটা অ্যাকাউন্ট খুলবো হ্যাঁ আচ্ছা আবিদ একটু খেয়াল আবিদকে একটু রিকমেন্ড করবো যদি কেউ ওয়েটিং রুমে থাকে তাদেরকে অ্যালাউ করার জন্য হ্যাঁ হ্যাঁ ওয়েটিং রুমে তো না আপাতত আচ্ছা সরি আমি এখানে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলবো ইমেলটা হচ্ছে WP shop Bangla at the rate Gmail dot com WordPress এটা হচ্ছে এটা হচ্ছে গিট হাবের নতুন ফ্লো এটা খুব সুন্দর একটা ফ্লো পাসওয়ার্ড পাসওয়ার্ড আমি এটা দিচ্ছি এটা ইউজার নেমটা হবে WP workshop BNGL Bangla the rate Gmail dot com আমরা এই ওয়ার্কশপের পরবর্তীতে শেষ হওয়ার পর আমরা এই পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে ফেলবো সেটা আবিদকে বলে রাখলাম ওইটা হ্যাঁ আবিদ এটা একটু হেল্প করবে আমাদেরকে যেন এটা পরবর্তীতে কেউ যেন লগ করতে না পারে হ্যাঁ ওকে আমি একটা ইউজার নেমটা দিব হচ্ছে ডব্লিউপি ওয়ার্কশপ বাংলা হ্যাঁ? এটা হচ্ছে আমার ইউজার নেম এটা হচ্ছে অ্যাভেলেবল দেখাচ্ছে সো আমি এটা নিতে পারি আর এগুলো হচ্ছে নো তারপর হচ্ছে verify your account solve this puzzle to verify your human please start puzzle to continue okay speak the galaxy spiral galaxy এটা হচ্ছে স্পাইরাল গ্যালাক্সি আরেকটা স্পাইরাল সেটা আরেকটা হচ্ছে এটা হ্যাঁ এবং আরেকটা হচ্ছে এটা ওকে এখন অনেকগুলো আসতেছে ওকে ফাইন ওরা ভালোই করছে একদম সিএমডি স্টাইল কমন লাইনের মতো করে করছে এটা ইয়েস নো এবং ভালোই করছে ওকে হ্যাঁ? আমরা একটা গিটাবের অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করব সো ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পরে তারা কি করলো আমার ইমেলে একটা অ্যাকাউন্ট এটা আমি একটু নিচে রাখি এটা হচ্ছে আমার গিটহাবের ওকে একটা কোড পাঠাইছে তারা এখানে যদি একটু কোডটা গিয়ে দেয় এখানে এখানে আমি দিলাম তারপর আমার অটোমেটিক কি হলো ওকে আমি চলে আসলাম হ্যাঁ welcome to GitHub just me so একটা দিলাম এখানে ফিচার্স আর ইন্টারেস্টেড আপাতত কিছুই দিতে চাচ্ছি না continue regular tools engage students okay apply for guitar teacher continue for free হ্যাঁ আমি দিলাম এটা সো আমার কি হলো এটা গিটাবের একটা আমি অ্যাকাউন্ট পেয়ে গেলাম এখন এখানে আমি গিটাবে কিছু বেসিক জিনিস আছে যাই ইউর প্রোফাইল আমার মূলত ডার্ক মোডটা আমার পছন্দ হ্যাঁ, এটা হচ্ছে হোয়াইট ডার্ক মোডে আমরা যেতে পারি এখন যাচ্ছি না সো এই প্রোফাইলে গিয়ে আমরা অবশ্যই একটা পিকচার দিব হ্যাঁ পরবর্তীতে যেন কলাবরেশন করতে সুবিধা হয় যেন আমরা চিনতে পারি একটা পিকচার আপলোড করব তারপরে নেম হচ্ছে আমাদের WP workshop Bangla DCJ DCJ testing account to demonstrate how to get started with core contribution powered by আমরা হচ্ছে লার্নড সরি আমরা হচ্ছে লার্নড ডট ওয়ার্ক ওয়ার্ডপ্রেস থেকে আসছে এখানে লার্ন টিম থেকে powered by learn dot WordPress dot org okay আমরা এখানে কোম্পানির ডিটেলস দিতে পারি আমি কোন কোম্পানিতে আছে ওকে আমরা যদি এখানে দেই তখন এটা আচ্ছা এটা কোম্পানির নাম দিতে পারি তারপর হচ্ছে কারেন্ট লোকাল টাইম ওকে এখানে টুইটার ইউজার নেম দিতে পারি হ্যাঁ আমি দেখি এটা এখানে একটা ছবি দেওয়ার পরে আমার প্রোফাইলটা কমপ্লিট হবে হ্যাঁ? ছবি দেওয়া কম্পালসারি না কিন্তু আমরা দিব ওকে এখন আমি এটা আমার এই প্রেস ডট ওয়ার্ড সাথে আমার ওয়ার্ড গিটহাব অ্যাকাউন্টটা কানেক্ট করব হ্যাঁ এটা হচ্ছে আমার গিটহাব প্রোফাইল সো আমি যদি এখানে you can link your have account to allow WordPress ওয়ার্ডজি ওকে এখানে আসছি profile by WordPress would like permission to authorize WordPress ওয়ার্ডজি ওকে তাহলে যেটা হলো আমার ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ডজি প্রোফাইলের সাথে গিটহাবটা কানেক্টেড এখন আমি যখনই ওয়ার্ডপ্রেসে কন্ট্রিবিউট করব গিটহাব থেকে করলে তারা অটোমেটিক বুঝে যাবে আমার ওয়ার্ড ওয়ার্ডজি অ্যাকাউন্ট কোনটা অনেকের এই ইউজার নেম এবং গিটহাবের ইউজার নেম ডিফারেন্ট থাকে সো কানেক্ট করলে এটা তাদের জন্য কন্ট্রিবিউশন কাউন্ট করতে সুবিধা হয় আচ্ছা এখন এই যে আমার এখানে দেখাচ্ছে কি গিটহাব ইউজার নেম এত সো এইভাবে আমরা অনেক জানতে পারি তাহলে আমাদের দুইটা অ্যাকাউন্টের কাজ হয়ে গেল আমাদের থার্ড কাজ হচ্ছে এই অ্যাকাউন্ট দিয়ে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসের স্ল্যাকে জয়েন করতে পারি হ্যাঁ ওয়ার্ডপ্রেস তার কিছু তাদের কমিউনিকেশন ওয়ার্ডপ্রেসের সকল টিম তাদের কমিউনিকেশনের জন্য ইউজ করা হচ্ছে স্ল্যাক হ্যাঁ স্ল্যাক হচ্ছে দেখি স্ল্যাকটা কি Slack is a messaging program design specifically specifically for the office এটা হচ্ছে মেসেজিং একটা প্রোগ্রাম সফটওয়্যার যেটা দিয়ে মূলত প্রফেশনালি আমরা বিভিন্ন কাজগুলো করতে পারি হ্যাঁ ওকে আমরা এখন স্ল্যাকে জয়েন করব কিভাবে জয়েন করতে পারি আমাদের তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেল স্ল্যাক আমরা তার মধ্যে আরেকটা জিনিস আমরা জেনে নেই ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ডজির পিছনে যে টিমটা কাজ করে এটা তো একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটটা যে নিয়ে যারা কাজ করে এটা ডিজাইন কন্টেন্ট সব কিছু নিয়ে যেখানে কাজ হয় সেটা হচ্ছে মেক ডট ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ডজি হ্যাঁ সেটা হচ্ছে মেক ডট ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ডজি তারা এইখানে তাদের সব কন্টেন্টগুলো এখানে থাকে হ্যাঁ এবং একটা স্লোগান হচ্ছে যে I make WordPress dot org একটা তাদের ওয়ার্ডপ্রেস একটা কি বলে যে বেজের মতো বা সোয়াগ সোয়াগ আছে ওয়ার্ডপ্রেসের সেখানে লেখা থাকে I make dot WordPress dot org হ্যাঁ মানে আমি আমি ওয়ার্ডপ্রেস মেক আমরা হেল্প বানাতে হেল্প করি সো এই make dot WordPress dot org এখানে ওয়ার্ডপ্রেসের সকল টিম এখানে আছে তারা ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্জিটা নিয়ে কাজ করে হ্যাঁ এখন ওয়ার্ডপ্রেস ডট ওআরজিতে জয়েন করার জন্য স্ল্যাকে জয়েন করার জন্য আমি কি করব এখানে গিয়ে যদি আমি লিখি যে স্ল্যাক তাহলে তারা আমাকে একটা এখানে নিয়ে আসে হ্যাঁ make dot WordPress dot slash chat এখানে বলে কিভাবে আমি স্ল্যাকে জয়েন করব সবকিছু এখানে বলা আছে joining the WordPress team on Slack কিভাবে করতে পারি তারা আমাকে একটা ইমেল অ্যাড্রেস এখানে প্রোভাইড করেছে সেটা হচ্ছে আমার user name at the rate chat dot WordPress dot ORG click the link below input the email address i can confirm email address email আমরা এখানে লিঙ্কে ক্লিক করলে আমি জয়েন করব আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে আর এবং একটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট ওকে আমি একটু এটা স্ল্যাকটা কুইট করি হ্যাঁ আমরা স্ল্যাক অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারি হুম স্ল্যাক অ্যাপ ডাউনলোড করার অপশন আছে গুগল করলে পাবো আমরা টু কমপ্লিট ইউর ওকে এটা করলে তারা হয়তো বা একটা ইমেল পাঠাবে হ্যাঁ simply click the link below input the email address and then click your email check your email inbox for a confirmation email to complete your Slack war sign up okay আমরা টু লেটস গেট স্টার্টেড করি হুম আমরা এখানে কি করব ইমেলটা দিব স্ল্যাক ডট কম হচ্ছে স্ল্যাকের অফিসিয়াল ওয়েবসাইট আর ওয়ার্ডপ্রেস যেই ওয়ার্ড স্পেসটা নিয়েছে স্ল্যাক থেকে সেটা হচ্ছে তাদের ইউআরএলটা হচ্ছে WordPress dot Slack dot com এখানে এসে সবাইকে রেজিস্ট্রেশন করতে হয় তো আমরা এখানে চলে আসছি আমাদের ইমেলটা কি বাই ডিফল্ট ইমেলের পরবর্তী পার্ট হচ্ছে at the rate chat dot WordPress dot G হ্যাঁ এটা আমার ইমেলটা তারা আমাকে এই ইমেলটা দিচ্ছে হ্যাঁ ইমেলটা হচ্ছে WP W R K S workshop ENGL workshop Bangla W workshop Bangla at the rate chat dot WordPress dot word এই ইমেলটা তারা একটু আগে আমাকে বলছে হ্যাঁ আমি যদি কন্টিনিউ করি তারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিল আমাকে email address we have send an email click the button inside to confirm your address okay আমার এখন কি করতে হবে ইমেলটা কনফার্ম করতে হবে হ্যাঁ? এটা হচ্ছে এটা হচ্ছে একটা ইমেল আমাকে একটু দেখি okay confirmation link Slack confirm email to okay confirm email হ্যাঁ ক্লিক করার পর আমি এখানে আসলাম এখন আমাকে কি কি দিতে হবে ডব্লিউপি ওয়ার্কশপ বাংলা আমি এখানে একটা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড অনেক বড় হয়ে গেছে ওকে আমি একটা পাসওয়ার্ড দিলাম ক্রিয়েট অ্যাকাউন্ট ওকে আমরা এখানে it's okay to send me email about select তারা অলরেডি এটা সিলেক্ট করে রাখছে আমি এটা সিলেক্টটা উঠাবি দিতে পারি হ্যাঁ ইটস ওকে আমি চাচ্ছি না তাদের মেলগুলো আমি পাই হ্যাঁ এমন যদি হয় তাহলে আমি এটা উঠাই দিতে পারি আমি ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম যেটা হবে ওয়ার্ডপ্রেস ডট একটা অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়ে গেল ওপেন স্ল্যাক হ্যাঁ ব্রাউজার একটা পপ আপ আসে দেন ওয়ার্ডপ্রেসের তারা আমাকে এখানে নিয়ে আসছে হ্যাঁ একটা অনবোর্ডিং এটা একটু সরাই এখানে কি বললো তারা যে let's do it okay you are in welcome to Slack আমি এখানে কোনো চ্যানেলে নাই হ্যাঁ সবগুলো চ্যানেল খালি আমি লেটস ডু ইট যদি দেই whether you are sitting side by side or student okay দেখি লেটস ডু ইট অনেকগুলো পিপল এখানে আছে রবিন এখানে আছে ওকে সো আমি এখানে চাইলে অ্যাড হতে পারে অ্যাড নাও হতে পারে সমস্যা নেই এখানে এটা হচ্ছে কিসের জন্য বলছে এখানে will put their names in it's okay আমি দিয়ে রাখি হ্যাঁ রবিন ডেসরাজ কোসডেব কাপল্যাঙ্ক পিটার উইলসন কোটনে এরা হচ্ছে সব কমিটার ওয়ার্ডপ্রেস কমিট করে J J B R F Puja হচ্ছে আমাদের লার্ন টিমে এবং thanks Puja for helping me Puja আমাকে অনেক হেল্প করেছে এটাতে ওকে আমার আপাতত আর কিছু দরকার নেই হ্যাঁ তো আমি এখানে কি করতে পারি কন্টিনিউ আমি এগুলো না করে স্কিপও দিতে পারি হ্যাঁ স্কিপ ফর নাও এটাও করা যায় আমি কন্টিনিউ দিলাম যেহেতু সিলেক্ট করে ফেলেছি সবার নাম এখানে চলে আসছে হ্যাঁ এবং এখানে আমাকে কিছু হেল্প করবে শুরুতে অ্যানাউন্সমেন্ট ওকে নেক্সট নেবেন হ্যাঁ ওকে ডান অ্যানাউন্সমেন্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসের সকল অ্যানাউন্সমেন্ট এখানে আসে প্রতিনিয়ত এখানে কেউ পোস্ট করতে পারে না কোনো কিছু করতে পারে না হ্যাঁ এগুলো হচ্ছে আমার এটা হচ্ছে আমার নিজের অ্যাকাউন্ট আমার ইনফরমেশন যদি কোনো কিছু থাকে আমি এখানে স্টোর করে রাখতে পারি হ্যাঁ প্রাইভেট মেসেজ এগুলো আর এগুলো হচ্ছে বিভিন্ন আমি যাদেরকে অ্যাড করেছে রাখছি এখানে সবাই আসছে হ্যাঁ কোরটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মেইন চ্যানেল কোর চ্যানেল হ্যাঁ কোর ডেভেলপমেন্ট যেখানে হয় ওয়ার্ডপ্রেসের মেইন কোড বেস যারা কাজ কোড বেস নিয়ে যারা কাজ করে কোর টিম তারা এই চ্যানেলে কাজ করে কোর আচ্ছা, ঠিক আছে আমরা অলমোস্ট চল্লিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিট আছে আমি একটু সাইড বার স্লাইডে একটু যাই তো আমরা আজকে ওয়ার্ডপ্রেস ওয়ার্ড জি প্রোফাইলটা বানানো হয়ে গেল গিটা গিটা প্রোফাইলটা বানানো হয়ে গেল ওয়ার্ডপ্রেস স্ল্যাক বানানো হয়ে গেল হ্যাঁ স্ল্যাকে জয়েন আমরা করেছি কিন্তু লাস্ট পার্ট হচ্ছে স্ল্যাক চ্যানেলে আমরা কোন কোন চ্যানেলে জয়েন করব এবং কোন চ্যানেলের কি কাজ তা নিয়ে একটা ওভারভিউ হ্যাঁ এখন আমি একটু পজ নিয়ে একটু জানতে চাচ্ছি কারো কোনো কোশ্চেন আছে কিনা তাহলে আমরা কোশ্চেন আনসারটা নিতে পারি আবিদ তাহলে একটু কথা বলতে পারো সবার সাথে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমরা আচ্ছা রয়ন ভাই তো আমাদের প্রায় অনেকখানি আসলে দেখাই দিল যে কিভাবে আমরা প্রোফাইল খুলবো এরপর হাবের প্রোফাইল ক্রিয়েশন এরপর হচ্ছে গিট এরপর হচ্ছে স্ল্যাক অ্যাকাউন্ট কিভাবে হচ্ছে খুলে এরপর ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে স্ল্যাকে জয়েন করা যায় এই জিনিসগুলো একদম হচ্ছে মানে শুরুর জিনিস একদম একদম হচ্ছে আমরা কিভাবে শুরু করতে পারি তো এই জিনিসগুলাই দেখা গেল যে এই জিনিসগুলো করলেই আসলে আমরা এরপর থেকে আমাদের কন্ট্রিবিউশন গুলো আসলে শুরু করতে পারি এন্ড কন্ট্রিবিউশনের জন্য এই জিনিসগুলো আসলে দরকার তো এই জিনিসগুলো নিয়ে আসলে কারো কোনো কোশ্চেন আছে তাহলে আমরা একটু আলোচনা করতে পারি যে কোনো কেন আমরা আসলে এইখানে খুলতেছি কেন এখানে খুলতেছি না তারপর আমরা দেখলাম যে গিথাবের সাথে আবার ওয়ার্ডজির প্রোফাইলে একটা আমরা ইন্টিগ্রেশন করলাম এটা আমরা ক্যান করতেছি এগুলোকে আমরা সবাই বুঝতে পারছি তাহলে একটু ফিডব্যাক পারে তাহলে সুবিধা হতো হ্যাঁ। না এই বিষয়ে এখন পর্যন্ত যতটুকু বলা হয়েছে তা খুব ভালোভাবেই বুঝতে পারছি আমরা আশা করি মনে হয় না কারোর বুঝতে কোনো সমস্যা হচ্ছে তবে এখানে একটা বিষয় অনেকে থেকে যায় যে অনেকে দেখা যাচ্ছে ইউজার নেম নিয়ে সমস্যা একটা হয় যে ইউজার নেম গিটহাবে যদি একটা থাকে আর যদি সে যদি ওয়ার্ডপ্রেস ওয়ার্ডজিট যদি আলাদা থাকে তাহলে তার কোনো সমস্যা হবে কিনা তো এই ক্ষেত্রে আসলে তার কোনো সমস্যা হবে না কারণ এইখানে যখন গিটহাবে আমরা লিংক করে দিছি তখন কিন্তু ওই অ্যাকাউন্টের সাথে থেকে আছে সুতরাং এরকম অনেকের ভাবনা হইতে পারে যে দেখা আপনার আগে থেকে যদি গিটহাবের অ্যাকাউন্ট খোলা থাকে নতুন করে যদি আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্ট খুলতে যদি ইউজার নেমের যে মিসম্যাচ হয় তাতেও কোনো সমস্যা হবে না তবে যতটা পারা যায় যদি সেম রাখা যায় সেটা হলো সবচেয়ে ভালো হবে তাই তো ভাই হ্যাঁ হ্যাঁ লিঙ্কন ভাইকে ধন্যবাদ আসার জন্য লিঙ্কন ভাই আমাদের আমাদের কলিগ আমরা একসাথে আমি লিঙ্কন ভাই এবং আবিদ সবাই একসাথে আছি এখন কারেন্টলি এবং আমাদের লাস্ট যেটা ইন পার্সন ওয়ার্কশপ ছিল সেখানে লিঙ্কন ভাই এবং আমি এবং দিয়াপু আমরা তিনজন মিলে ওয়ার্কশপটা নিয়েছিলাম যেটা ছিল মিট আপ হ্যাঁ, আরেকটা গ্রুপের আন্ডারে ছিল আর এটা হচ্ছে মূলত official learn dot WordPress dot org meet up গ্রুপের আন্ডারে আচ্ছা। হ্যাঁ তো আমার মনে হয় তাহলে আপনি পরবর্তীতে আগাতে পারেন আর যেহেতু আজকে এটা তো আরো ধারাবাহিক হবে আরো দুইটা পর্ব থাকবে আজকে তো একদম ইনিশিয়াল পর্যায়টা এটা যাতে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্ট গুলো ঠিকভাবে কমপ্লিট করে ফেলতে পারেন পরবর্তী পর্বের জন্য এইগুলো আর কি প্রিরিকুইজিট হিসাবে কাজ করবে তো যাই হোক তাহলে আমার মনে হয় আপনি পরবর্তীতে আগাতে পারেন রবীন্দ্র ভাই ওকে ঠিক আছে আমরা তাহলে আমাদের তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল হুম এটা হচ্ছে প্রিরিকুইজিট হ্যাঁ? এগুলো আমাদের লাগবেই আমরা কন্ট্রিবিউট কোড কন্ট্রিবিউশন করতে গেলে অবশ্যই সবাইকে এগুলো লাগবে হ্যাঁ word G profile GitHub profile এবং হচ্ছে স্ল্যাকের অ্যাকাউন্ট আমি শেষ দিকে যেটা দিব ব্রিফটা সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন স্ল্যাকের চ্যানেল যেগুলো আছে সেগুলো একটা ওভারভিউ দিব হ্যাঁ আচ্ছা, আমি একটা স্লাইডার বানিয়েছিলাম এটা ওয়ার্ডপ্রেসের কিছু অনেকগুলো চ্যানেল আছে ওয়ার্ডপ্রেস এবং এর মধ্যে কয়েকটা চ্যানেল আমি এখানে লিস্ট করার চেষ্টা করেছি প্রথম চ্যানেলটা হচ্ছে কোর কোর চ্যানেল কোর চ্যানেলে কি হয় এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কোর ডেভেলপমেন্ট নিয়ে তারা ডিসকাস করে হ্যাঁ ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট রিলেটেড সব কিছু আমরা এখানে ডিসকাস করতে পারি এখানে মিটিং হয় এখানে বাগ স্ক্রাবিং হয় সব কিছু এখানে ডিসকাস হয় হ্যাঁ সব মেজর ডিসিশন এখানে নেওয়া হয় যদি কোর নিয়ে যদি আমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা কোরে আমরা এটা আজ করতে পারি তবে যদি হেল্প বা সাপোর্ট রিলেটেড কোনো কিছু প্রয়োজন হয় সেটা অবশ্যই আমরা করে দিব না সেটার জন্য আলাদা ফোরাম চ্যানেল আছে এবং যেটা একটা সাপোর্ট সাইটও আছে সেটা সেখানে আমরা ওইগুলো পোস্ট করতে পারি হ্যাঁ সেটা আলাদা চ্যানেলই আছে সেটা খুব সম্ভবত ফোরামস নামে একটা চ্যানেল আছে ওইখানে আমরা নর্মাল কোশ্চেন গুলো করতে পারি ওয়ার্ড রিলেটেড ইস্যু নিয়ে যদি কোনো আমাদের প্রবলেম থাকে সেগুলো সেখানে করতে পারি ওকে এটা হচ্ছে আমাদের কোর চ্যানেল তারপর হচ্ছে কোর টেস্ট হুম আমাদের প্রত্যেকটা ইয়ার সফটওয়্যার প্রত্যেকটা প্রতিনিয়ত ডেভেলপমেন্ট হয় এবং ডেভেলপমেন্টের পর এগুলো আমাদের টেস্ট করতে হয় সো টেস্টের জন্য ডেডিকেটেড চ্যানেল হচ্ছে কোর টেস্ট কোর টেস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস কোর নিয়ে তারা প্রতিনিয়ত কাজ করে হ্যাঁ তারা টেস্ট করে যে কোনো ইস্যু থাকে তারা এগুলা পরবর্তীতে ওয়ার্ডপ্রেস কোর ট্র্যাকে গিয়ে এগুলো ইস্যুগুলো ক্রিয়েট করে যদি কোথাও কোনো ইস্যুতে যদি টেস্টিং রিলেটেড ইনফরমেশন দিতে হয় তারা এগুলো প্রোভাইড করে তারা অনেক ধরনের টেস্টিং রিলেটেড কাজগুলো হয় কোড টেস্ট এখানেও মিটিং হয় প্রতিদিন মিটিং প্রতি উইকে মিটিং হয় হ্যাঁ তো আমরা চাইলে মিটিংগুলোও অ্যাটেন্ড করতে পারি মিটিংয়ের লিঙ্কটাও আমি দিয়ে দিবে আশা করি সেটা হচ্ছে make dot WordPress dot org slash meetings I think হ্যাঁ ওইখানে গেলে আমরা ক্যালেন্ডারে দেখতে পারি কোন চ্যানেলের কবে মিটিং আছে তারপর হচ্ছে কুর এডিটর হ্যাঁ কুর এডিটরটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের এডিটর নিয়ে সেখানে সব ধরনের কাজ হয় হ্যাঁ ওয়ার্ডপ্রেস আগে ছিল ক্লাসিক এডিটর যেখানে আমরা আমরা যদি পোস্ট ক্রিয়েট করি বা পেজ ক্রিয়েট করি ওয়ার্ডপ্রেসে তো অনেক ধরনের পোস্ট টাইপ আছে এর মধ্যে একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে পেজ দুইটাই আমরা কন্টেন্ট অ্যাড করতে পারি হ্যাঁ ব্লগ ব্লগগুলো যেভাবে কাজ করে আমরা পোস্ট ক্রিয়েট করি দেন এগুলো পাবলিশ করি পোস্টটা ক্রিয়েট করা হয় এডিটরে হ্যাঁ সেটা হচ্ছে ক্লাসিক এডিটর সেটা ছিল আগে সো ক্লাসিক এডিটরের পরবর্তীতে ওয়ার্ডপ্রেস এখন যেটা রিকমেন্ড করছে সেটা হচ্ছে গুটেনবার্গ এডিটর সেটা এখন গুটেনবার্গ নিয়ে প্রতিনিয়ত কন্টিনিউসলি ডেভেলপমেন্ট হচ্ছে আলাদা প্লাগ হচ্ছে প্লাগ কাজগুলো অ্যাডভান্স করা হচ্ছে পরবর্তীতে ওয়ার্ডপ্রেসে তারা এগুলা অ্যাড করে দিচ্ছে হ্যাঁ ব্যাকপোর্ট করে দিচ্ছে ওয়ার্ডপ্রেসে পরবর্তীতে সো এটা নিয়ে খুব অনেক কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসে গোতেনবার্গ নিয়ে সে গোতেনবার্গ রিলেটেড সব ধরনের কাজগুলো হয় কোর এডিটর চ্যানেলে এডিটর এবং এডিটিং রিলেটেড কিছু সো সেখানেও উইকলি মিটিং হয় সেগুলো আমরা চাইলে জয়েন করতে পারি হ্যাঁ মোস্টলি রিয়েক্ট বেসড কাজগুলো হয় এডিটরে আমরা রিয়েক্টের যদি কারো ইন্টারেস্ট থাকে আমরা এডিটর নিয়ে কাজ করতে পারি কিন্তু ওয়ার্ডপ্রেস কোরে পিএইচপি জানলেই কাজ হয় একদম রিয়েক্ট জানতে হবে তা না প্লেন নর্মাল পিএইচপি জানলেই হয় আরেকটা চ্যানেল হচ্ছে ম্যাটা ম্যাটা এবং ডগস এই দুইটা চ্যানেল হচ্ছে ম্যাটা চ্যানেলটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এস এটার আন্ডারে অনেকগুলো সাইট আছে হ্যাঁ যেমন লার্ন লার্নটাও হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওআরজির আন্ডার একটা সাইট হ্যাঁ এটা হচ্ছে learn dot WordPress dot ORG এটা সাবডোমেন সো লার্নটাও এই ওয়ার্ডপ্রেস ডট ওআরজির সবগুলো সাইট নিয়ে কাজ যারা করে তারা হচ্ছে ম্যাটা টিম ম্যাটা টিমের কাজ হচ্ছে সবগুলো সাইট মেনটেন করা সাইট রিলেটেড সব ডিসিশন নেয় সবকিছু তারা করে হ্যাঁ সেখানে অনেকগুলো সাইট আছে ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ড আন্ডারে অনেকগুলো সাইট আছে তারপর I think WordPress dot TV সেটাও মেটা কন্ট্রোল করে হ্যাঁ? তারপর ডক্সটাও সম্ভবত সব ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ড আন্ডারে যতগুলো সাব ডোমেন বা সাব সাইট আছে সবগুলাই ম্যাটার টিম দেখে চ্যানেলের নামটা হচ্ছে ম্যাটা চ্যানেল হ্যাঁ স্ল্যাকে আচ্ছা তারপর হচ্ছে ডক্স চ্যানেল ওয়ার্ডপ্রেসের যতগুলো ডকুমেন্টেশন আমরা দেখি ডেভেলপার ডকুমেন্টেশন ইউজার ডকুমেন্ট সবকিছু এই ডগস টিম মেনটেন করে হ্যাঁ তাদের কাজই হচ্ছে প্রতিনিয়ত ডকুমেন্টগুলো ক্রিয়েট করা আপডেট করা কোনো ইস্যু থাকলে ওগুলো ফিক্স করা সো তারা কন্টিনিউসলি ডকুমেন্ট নিয়ে কাজ করছে আমরাও সেখানে কন্ট্রিবিউট করতে পারি হ্যাঁ ডগস টিমে কন্ট্রিবিউট করতে কারো আসলে কোডিং লাগবে না আমরা ইজিলি ডকুমেন্টেশন টিমে হেল্প করতে পারি হ্যাঁ এটা আমাদের সবার জন্য কাজে দেবে ওয়ার্ডপ্রেস আমরা যদি ওয়ার্ডপ্রেসকে ইমপ্রুভ করি সেটা আমাদের সবার জন্য ভালো হবে হ্যাঁ যদি আমরা ওয়ার্ডপ্রেস বেসড কাজ করতে থাকি তাহলে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসকে ইমপ্রুভ করা আমাদের মেইন টার্গেট হওয়া উচিত হ্যাঁ সেক্ষেত্রে আমাদের বেশি বেশি কন্ট্রিবিউট করা উচিত সেটা কোডিং এ হোক কোডিং ছাড়া হোক যেভাবেই হোক হ্যাঁ এই হচ্ছে আমাদের পাঁচটা চ্যানেল আরো কিছু চ্যানেল আছে একটু নেক্সট স্লাইডে যাই আরেকটা আরেক আচ্ছা এটা হচ্ছে আমাদের পরবর্তী পেজ আরেকটা চ্যানেল হচ্ছে ডিজাইন চ্যানেল এখন ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্জিতে ডিজাইন নিয়ে কিছু কাজ হচ্ছে তারা আপাতত দুইটা পেজ নতুন ডিজাইন করে ফেলেছে একটা হচ্ছে হোম পেজ হোম পেজটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্জি এখানে যে পেজটা হোম পেজ ওইটাই তারা অলরেডি নতুন ডিজাইন দিয়ে ফেলছে আরেকটা পেজ হচ্ছে ডাউনলোড পেজ ওয়ার্ডপ্রেসের মোস্ট ভিজিটেড দুইটা পেজ হচ্ছে হোম পেজ এবং ডাউনলোড পেজ তাই তারা এই দুইটা পেজ আগে ডিজাইন একদম নতুন ডিজাইন দিয়ে কাজগুলো কমপ্লিট করে ফেলছে হ্যাঁ আমরা দেখতে পাবো ওয়ার্ডপ্রেসের একদম কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে একদম ব্লু খুব আগে একটু ডিফারেন্ট কালার ছিল ডিজাইন টিমের কাজ হচ্ছে কন্টিনিউসলি ডিজাইন নিয়ে কাজ করা ডিজাইন ইমপ্রুভ করা তারা ফিগমাতে কাজ করে এবং সব কাজে মূলত কন্ট্রিবিউটর বেসড তো তারা ডেডিকেটেড ডিজাইন রিলেটেড সব কাজ আমরা ডিজাইন চ্যানেলে পাবো হ্যাঁ যদি কোনো আমরা যদি কন্ট্রিবিউট করতে চাই বা কোনো হেল্প করতে চাই বা কোনো ইস্যু থাকে কোশ্চেন থাকে সব কিছু আমরা ডিজাইন টিমে পাবো হ্যাঁ স্ল্যাকের ডিজাইন চ্যানেলে আর একটা হচ্ছে মার্কেটিং এখন সব প্রোডাক্টেরই মার্কেটিং এর দরকার হয় আমরা প্রোডাক্ট বানানোর পর যদি মার্কেটিং না হয় সেক্ষেত্রে আসলে ভালো প্রোডাক্টের দাম থাকে না সো ওয়ার্ডপ্রেসটারও তারা কন্টিনিউসলি মার্কেটিং করে যাচ্ছে মার্কেটিং টিম কন্টিনিউসলি তারা বিভিন্ন ইমেল পাঠাচ্ছে তারপরে বিভিন্ন পোস্ট ক্রিয়েট করছে তারা যেমন মান্থলি ওয়ার্ডপ্রেসে কি কাজ হচ্ছে তারপরে পার্সন বিভিন্ন মান্থলি একজন একজন করে তারা প্রমোট করছে বিভিন্ন ধরনের কাজ মার্কেটিং টিম করে যাচ্ছে হ্যাঁ, খুব সুন্দর কাজ করে যাচ্ছে তো আমরা চাইলে মার্কেটিং টিমেও কন্ট্রিবিউট করতে পারি খুব ইজি এটাতে আসলে কোডিং তেমন কিছু জানতে হয় না আমরা নর্মাল ডকুমেন্ট নর্মাল যে কেউ এখানে কাজ করতে পারবে এবং কন্ট্রিবিউট করতে পারবে চাইলে কন্ট্রিবিউট করতে পারবে মার্কেটিং চ্যানেলের মার্কেটিং চ্যানেল পর আছে ট্রেনিং চ্যানেল আমরা যেখান থেকে আসছি আজকে ট্রেনিং চ্যানেল থেকে ট্রেনিং এর সাইটটা হচ্ছে learn dot WordPress dot ORG এই লার্ন ওয়েবসাইটের সব কাজ মেনটেন করা হচ্ছে ট্রেনিং টিম ট্রেনিং টিমের রিপ্রেজেন্টেটিভ থাকবে তারা মেন কাজ ট্রেনিং টিম আছে তারা সবকিছু ম্যানেজ করে হ্যাঁ তো আমরা যদি ইন্টারেস্টেড থাকি চ্যানেলগুলোতে জয়েন থাকতে পারি আরেকটা চ্যানেল হচ্ছে ডব্লিউপি টিভি ডব্লিউপি টিভির লিঙ্কটা হচ্ছে make dot WordPress dot org slash dot TV এখানে গেলে আমরা এটার ডিটেলস পাবো আসলে তারা কী করে হ্যাঁ কিন্তু এটা সাইটের লিঙ্ক হচ্ছে WordPress dot TV I think হ্যাঁ সেখানে গেলে আমরা সকল ধরনের আমরা টিউটোরিয়াল পাবো এবং ওয়ার্কশপের ওয়ার্কশপগুলো আমরা ওয়ার্ডপেস টিভিতে পাবো হ্যাঁ ওয়ার্ডপেস ডট টিভি আচ্ছা আরেকটা চ্যানেল হচ্ছে কোর পারফরমেন্স পারফরমেন্স ওয়ার্ডপ্রেসের পারফরমেন্স নিয়ে যত কোশ্চেন থাকে বা ইস্যু থাকে তারা এগুলো রিভিউ করে থাকে তারা দেখে ওয়ার্ডপ্রেসের যেমন প্রতি রিলিজের পরে চেক করে আগের ভার্সন থেকে এই ভার্সনে পারফরমেন্স কেমন তার পেজ কি খুব স্লো হয়ে গেল নাকি আগের চেয়ে ভালো এগুলা কোর পারফরমেন্স টিম কাজ করে এগুলো নিয়ে হ্যাঁ এই হচ্ছে মোটামুটি দশটা চ্যানেলের ওভারভিউ আমি দিলাম চ্যানেল অনেকগুলা চ্যানেল আছে হ্যাঁ আচ্ছা আরো কিছু আমি ওভারভিউ দিচ্ছি এটা হচ্ছে প্রত্যেকটা চ্যানেলে মিটিং হয় হ্যাঁ <clears throat> বিভিন্ন টাইপের মিটিং হয় একটা হচ্ছে ড্যাপ চ্যাট হয় আরেকটা হচ্ছে বাগ স্ক্রাব আরেকটা হচ্ছে রিলিজ পার্টি একটা একটা করে যদি আসি ড্যাপ চ্যাটটা হচ্ছে কোর চ্যানেল হয় ওয়ার্ডপ্রেস লাইকের যে কোর চ্যানেল আছে সেখানে ড্যাপ চ্যাট হয় প্রতি প্রতি উইকে একবার করে হয় হ্যাঁ যেমন আজকে হচ্ছে বুধবার আজকে রাত তিনটার দিকে হবে এটা হচ্ছে আমাদের এশিয়া ফ্রেন্ডলি টাইম না কিন্তু আমরা যদি আর প্রচুর কন্ট্রিবিউটর থাকে আমরা রিকমেন্ড করলে আমরাও এশিয়া ফ্রেন্ডলি টাইমে ড্যাপ চেট করতে পারি ড্যাপ চেটেই মূলত ওয়ার্ডপ্রেসের যত রিলিজ লিডরা থাকে সবাই আসে আসার পর বিভিন্ন ডিসিশন নেয় যদি কোনো ডিসিশন পেন্ডিং থাকে তারা উইকলি মিটিং এর জন্য এটা রেখে দেয় হ্যাঁ সো মেইন সব ডিসিশন ড্যাপ চেট থেকে হয় একটা হচ্ছে বাগ স্ক্রাব বাগ স্ক্রাব হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে বিভিন্ন ইস্যুগুলা থাকে টিকিটগুলা থাকে সবগুলা কিভাবে কত দ্রুত এগুলো রিলিজ করা যায় এগুলো নিয়ে বাক্স ক্লাবে ডিসকাস করা হয় হ্যাঁ, প্রত্যেকটা ইস্যু ধরে ধরে তারা ডিসকাস করে যে এটার জন্য আমরা কি করতে পারি কি করলে এটা তাড়াতাড়ি ক্লোজ হবে টিকিটটা হ্যাঁ কিভাবে আমরা এটা টিকিটটা পাবলিশ করতে পারি সেটা বাক্স ক্লাবে এটা সেটা নিয়ে ডিসকাস হয় এক ঘন্টা বাক্স ক্লাব হয় এটা এশিয়া ফ্রেন্ডলি একটা বাগ স্ক্রাব হচ্ছে প্রতি মঙ্গলবার সকাল এগারোটায় সেখানে আমাদের জয়েন ভাই সে বাগ স্ক্রাবটা নিয়ে থাকে আমরা যেহেতু কেউ ইন্টারেস্টেড থাকি আমরাও বাগ স্ক্রাব নেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারি হ্যাঁ আপাতত যারা লিড আছে ট্রায়াস লিড তাদেরকে আমরা বললেই জেবি এবং চয়ন এই দুই দুইজনকে আমরা যদি বলি তারা আমাদেরকে বাগ স্ক্রাব নিতে হেল্প করবে হুম তো আমরা এইভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি কন্ট্রিবিউট করলে ওয়ার্ডপ্রেস আরো ইমপ্রুভ হবে হ্যাঁ রিলিজ পার্টি রিলিজ পার্টি হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলিজ হওয়ার আগে প্রতি ভার্সনে তারা একটা করে রিলিজ পার্টির আয়োজন করে যেখানে সবাই মিলে একসাথে বসে ওয়ার্ডপ্রেসের রিলিজ পার্ট রিলিজের জন্য যা যা দরকার একটা ডকুমেন্ট থাকে লিস্ট ধরে ধরে প্রত্যেকটা স্টেপ তারা ফলো করে এক পর্যায়ে ওয়ার্ডপ্রেসটা রিলিজ হয় রিলিজ হওয়ার পর একটা লিঙ্ক হয় ডাউনলোড লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে সবাই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে বিভিন্ন টেস্ট করে ইমিডিয়েটলি হ্যাঁ পাঁচ দশ মিনিটের মধ্যেই বেসিক টেস্ট এটা ইনস্টল করার পরে কোনো ইরোর আসছে কিনা আপগ্রেড হলো কিনা তারপর বেটা টেস্টার নামে একটা প্লাগইন আছে সেটা দিয়ে টেস্ট করে কমান্ড লাইন দিয়ে ইনস্টল করে দেখে আসে টেস্ট হয় কিনা হ্যাঁ সেটা হচ্ছে রিলিজ পার্টি তারপর আর বিভিন্ন মিটিং হয় প্রত্যেকটা চ্যানেলে উইকলি মিটিং হয় আমরা মিটিংগুলো দেখতে পারবো মেক স্ল্যাশ মিটিং সেখানে গেলে আমরা ক্যালেন্ডারে দেখতে পাবো কবে কোথায় কোন মিটিং হচ্ছে একদম আমরা একদম টাইম জিএমটির টাইম ধরে আমরা দেখতে পাবো সেখানে হ্যাঁ প্রত্যেকটা মিটিং শেষে নোট নেওয়া হয় নোট নিয়ে তারা এর সাইটে সেগুলো পাবলিশ করা হয় হ্যাঁ তো ওয়ার্ডপ্রেস পাবলিশ এই নোটগুলো নেওয়া হচ্ছে খুব ইজি একটা কাজ এটা যারা কন্ট্রিবিউট করতে চায় তারা খুব ইজিলি শুরুতে এই কাজটা করতে পারে হ্যাঁ প্রতি চ্যানেলেই শুরুতেই বলে কারা কারা নোট নিতে ইচ্ছুক তারা ডেট বলে দেয় এত তারিখে কে নোট নিবে আমরা চাইলে নোট নিতেও কন্ট্রিবিউট করতে পারি এবং এগুলো সবাই রিকগনাইজ করবে পরবর্তীতে হ্যাঁ আচ্ছা, আরেকটা হচ্ছে টাইম জোন ওয়ার্ডপ্রেস মিটিং গুলো দুইটা টাইমে হয় একটা হচ্ছে অ্যাপেক টাইম আর একটা হচ্ছে ইএমইএ টাইম অথবা আমেরিকান টাইম হ্যাঁ অ্যাপেক টাইম হচ্ছে এশিয়া প্যাসিফিক এরিয়ার জন্য অ্যাপেক টাইমটা আমাদের Asia best Asia best time আরেকটা হচ্ছে ইএমএ হ্যাঁ? যেটা হচ্ছে ইউরোপের টাইম হ্যাঁ অথবা আমেরিকার টাইম আমরা এই অ্যাপেক টাইমে আছি আমরা অ্যাপেক টাইমে কাজ করার চেষ্টা করি মিটিংগুলো আমরা অ্যাপেক টাইমে নিতে পারি এগুলো হচ্ছে আমার শুরুতে একটু কনফিউশন ছিল অ্যাপেক কি ইএমএ কি পরবর্তীতে আমি আস্তে আস্তে এগুলো জানতে পারছি হ্যাঁ তো আমরা চেষ্টা করব মিটিং এ জয়েন করতে শুধুমাত্র অবজার্ভ করার জন্য কয়েকটা মিটিং তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো আস্তে আস্তে আমরা মোটামুটি অনেক কিছু জানতে পারবো তো এই হচ্ছে আমার একটা ওভারভিউ আমার স্লাইড এখানেই শেষ আমি একটু মিটিংটা একটু দেখাই দিই যেটা আমি মিটিংটার কথা বললাম ওয়ার্ডপ্রেস ডট জিতে কোনো কাজ না কাজ হচ্ছে মেক ডট ওয়ার্ডপ্রেস ডট জি হ্যাঁ মিটিংটা হচ্ছে মিটিংস আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি মিটিং এটা হচ্ছে ক্যালেন্ডার এখানে বিভিন্ন টিমের কবে কোন মিটিং সেটা দেখায় আজকে হচ্ছে কিবার আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ এটা হচ্ছে আজকের ডে হ্যাঁ আজকে মার্কেটিং এর একটা মিটিং ছিল তারপর হচ্ছে এগুলো কালার দিয়ে বোঝা যায় কোন কালার কোনটা হ্যাঁ সো এখানে আমরা ধরে ধরে বুঝতে পারবো মিটিং গুলো দেখতে পারবো হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে চ্যানেলগুলো আমি যদি একটু যাই আমরা এখানে ব্রাউজ চ্যানেলে গেলে আমি সবগুলো চ্যানেল এখানে দেখতে পাবো হ্যাঁ এগুলো সবগুলো চ্যানেল এখানে আছে যে চ্যানেল আমার যেটা দরকার সেই চ্যানেল আমি এখান থেকে জয়েন করতে পারবো হ্যাঁ সিএলআই কমেন্ট সার্চ করে জয়েন করতে পারবো কোর কমেন্টস কোর সিএসএ আমার যেটা ভালো লাগে আমি সেখানে যেটার প্রতি আমার ইন্টারেস্ট এখানে আমি যেতে পারি সেগুলোতে জয়েন করতে পারি হ্যাঁ এই হচ্ছে আপাতত আমার কথাবার্তা শেষ আর তিন মিনিট আছে আমি একটু আবিদের কাছে যাচ্ছি সবার কিছু মতামত নেওয়ার জন্য বা কিছু জানতে চাইলে সেটা আমরা লাভ করতে পারি আচ্ছা, আবিদ আচ্ছা আজকে তো আবির ভাই একদম সব দেখালো কিভাবে শুরু থেকে আমরা শুরু করতে পারি একদম মানে কিভাবে ওয়ার্ডপ্রেস প্রোফাইল গিটহাব প্রোফাইল এরপর গিটহাবের লিংক এরপর স্ল্যাক সেখান থেকে জয়েন স্ল্যাক তো একটা কমিউনিকেশনের মাধ্যম আসলে স্ল্যাক কাজ করে একদম ওয়ার্ডপ্রেসের যে এই কোর কন্ট্রিবিউশনের জন্য স্ল্যাকটা আসলে একদম পুরা সব ধরনের কমিউনিকেশনের জন্য কাজ করে আর স্ল্যাকের যেই চ্যানেলগুলো রবিন ভাই আসলে ব্রিফ দিল কোন চ্যানেল আসলে কোনটা আমরা কখন রিচ করব এন্ড মানে কখন কোন চ্যানেলের মিটিং হয় তারপর কোনটার পারপাস আসলে কি এটাও আসলে একদম আমরা সব আজকে দেখলাম তো আশা করি নেক্সট আসলে আরো যে দুই পর্ব সেটা আরো আরো অনেক বেশি এনগেজিং এন্ড এক্সাইটিং হতে যাচ্ছে কারণ হচ্ছে নেক্সট নেক্সট টু পর্বে আমরা আসলে দেখবো কিভাবে যে আমরা আজকে যেগুলো ক্রিয়েট করলাম এখান থেকে এইগুলা ইউজ করে আসলে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসে কন্ট্রিবিউট গুলো আসলে করতেছি তো নেক্সট দুই পর্ব আসলে আরো অনেক বেশি এক্সাইটিং হবে সো আজকের এই পর্বটা সম্পর্কে কারো কোনো মতামত থাকলে প্লিজ তাহলে আমরা শেয়ার করতে পারি এখন যে হয়তো বা আর সময় বেশি নাই আর এক দুই মিনিট মতো আছে আচ্ছা তো এটা আসলে এর আজকে যে পর্বটা আছে এটাতে হয়তো বা কারোরই কোনো প্রশ্ন থাকবে না কারণ এগুলো তো সব অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয় নিয়ে তবে একটা রিকোয়ারমেন্ট মানে সবার জন্য যেটা করা উচিত হবে যে যাদের যাদের এখন পর্যন্ত অ্যাকাউন্ট নেই তারা যেন আজকেই এখনই সবাই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলে যাতে পরবর্তী আগামীকালকে এবং পরবর্তী যেই পার্টগুলো আছে ওইগুলো যাতে তারা অ্যাক্টিভভাবে কাজগুলো করতে পারে তো এইটাই আর কি তো খুব ভালো হয়েছে সেশনটা আমি সম্পূর্ণটুকুই ছিলাম যতটুকু পারছি যতটুকু শুনছি যে খুব ভালো হবে অ্যাজ যদি আমি একজন বিগিনার হিসেবে যদি ধরি তাহলে কিন্তু আমি এই গাইডলাইনটা ফলো করে আমি অন্তত অ্যাকাউন্টগুলো সবগুলো রেডি করে ফেলতে পারবো তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য ওকে থ্যাংক ইউ সবাইকে এটা রেকর্ডিংও হবে তো আশা করি কাজে দিবে ফসল ভাই কিছু বলতে চাইলে বলতে পারেন না ভাই বলার কিছু নাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সেশন হয়েছে ধন্যবাদ আপনাদেরকে অনেক আপনাদের সময়ের জন্য নতুন বিশেষ করে চ্যানেলগুলা সম্পর্কে অনেক কিছু পুরাপুরি জানা ধারণা ছিল না সবগুলা চ্যানেল সম্পর্কে তো ধারণা পেলাম আর কি ইন ডিটেল ইনশাল্লাহ আমি সবগুলা চ্যানেলে জয়েনও করে ফেলছি অলরেডি আপনি দেখাইতে দেখাইতে তো আশা করি কন্টিনিউ করতে পারবো আর কি সামনে আরো ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ ভাইরা আমাদের নেক্সট দুই পর্বে আমরা দেখাবো কোর ট্র্যাক ওয়ার্ডপ্রেসের কোথায় ইস্যু ক্রিয়েট হয় কিভাবে কোর ট্র্যাকটা কাজ করে এটা নিয়ে আমরা আলোচনা করব তারপরে আমরা দেখাবো একটা ইস্যু কিভাবে ফিক্স করে আমরা গিটহাবে পিআর ক্রিয়েট করে কিভাবে ইস্যু ফিক্স করতে পারি হ্যাঁ তো তারপরে মূলত আমরা এগুলো নিয়ে কিছু ওপেন ডিসকাশনও করব তো আশা করি সবাই বাকি দুইটা সেশনে জয়েন করবে অথবা তারা এগুলো অনলাইনে চেক করতে পারবে হ্যাঁ তো থ্যাংক ইউ সবাইকে আসার জন্য অনেক রাত হয়ে গেছে ধন্যবাদ থ্যাংকস ভাইরা থ্যাংক ইউ আমি আমি তাহলে গেলাম এই আমরা ক্লোজ করে দিচ্ছি তাহলে ওকে হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বাই থ্যাংক ইউ